দ্য লাইট অফ সায়েন্স পুরাণে পানিচক্রের বর্ণনা প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকেই in the light of science YouTube চ্যানেলে স্বাগতম আপনারা আশা করি সকলে কুশলে আছেন আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে যা দেখে আপনি কুরআনের প্রকৃত সত্য সম্পর্কে অবগত হতে পারবেন তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল আর আপনি নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে নোটিফিকেশনের বেল আইকনটি অন করতে ভুলবেন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি তা পেয়ে যাবেন তাহলে লেটস গো শুরু করা যাক দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে বিজ্ঞানের সাথে তাল রেখে কুরআনকে বিজ্ঞানময় প্রমাণ করার জন্য ইসলাম নামক ধর্মের মডার্ন অনুসারীরা বা মডার্ন মুসলিমরা অথবা গোজামিল মাস্টারেরা আল কুরআনকে বিজ্ঞানময় প্রমাণ করার ব্যর্থ প্রয়াস লাগাতারভাবে করেই চলেছেন খুব ভালো কথা তবে সমস্যা হচ্ছে এই জন্য তাদের বিজ্ঞান বুঝার অপেক্ষা করতে হচ্ছে এবং বিজ্ঞান আবিষ্কারের আগে তারা তা করতেও পারছে না আর বিজ্ঞানের সাথে মিল রাখতে গিয়ে গরমিল হওয়ায় মডার্ন মুসলিমরা তথা ইসলাম ধর্মপ্রচারকেরা অথবা গোজামিল মাস্টারেরা হিমশিম খেয়ে মিথ্যা প্রতারণা খবরতা ও ক্রমাগত গোজামিলের আশ্রয় নিতে বাধ্য হচ্ছে আর তেমনই একটি বিষয় হলো কোরআনে পানিচক্রের বর্ণনা মডার্ন মুসলিমরা কোরআনে বর্ণিত মেঘ থেকে বৃষ্টির স্বাভাবিক বর্ণনাকে পানিচক্র বলে জাহির করতে চায় যা কিনা বিজ্ঞানেরও চোদ্দশো বছর আগেই কুরআনে নাকি আল্লাহ সোবানুহাত আলা বলে দিয়েছেন কিন্তু সম্পূর্ণ কোরআনে পানিচক্র বলতে যা বোঝায় তা আসলেই একদমই নেই তো চলুন আগে আমরা পানিচক্র বিষয়টা কি তা জেনে নিই প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন পানিচক্র বা হাইড্রোলজিক্যাল চক্র ওয়াটার সাইকেল পানি আমরা পেয়ে থাকি নানা উৎস থেকে ভূগর্ভস্থ পানি একটি গুরুত্বপূর্ণ উৎস যেখানে ভূপৃষ্ঠের নিচে বিশেষ গভীরতার বিভিন্ন স্তরে সঞ্চিত পানি বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানির প্রধান উৎস বিভিন্ন এলাকায় নানা রকম ও নানা পরিমাণে বৃষ্টিপাত হয় যেমন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে বৃষ্টিপাত হলেও মৌসুমি অঞ্চলে গ্রীষ্মকালে ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয় তার কিছু পরিমাণ বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় কিছু অংশ ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীতে এবং সমুদ্রে পড়ে বাকি অংশ প্রায় তিরিশ শতাংশের মতো ভূপৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ও সেখানে সঞ্চিত থাকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সহজ ভাষায় পানিচক্র বলে আপনারা চাইলে উইকিপিডিয়া বা গুগল থেকে সার্চ করেও জেনে নিতে পারেন এর জন্য পিএইচডি ডিগ্রি করা দরকার নেই চলুন পানিচক্রের বিষয়টা আরেকটু ভালোভাবে জেনে নিই যে আসলে পানিচক্রের প্রক্রিয়াটি কী পানি পানি মূলত কঠিন তরল ও বায়বীয় এই তিনটি অবস্থায় থাকতে পারে তবে পানি বিভিন্নভাবে সবসময় আবর্তিত হচ্ছে ও পানির অবস্থায় পরিবর্তন ঘটে চলেছে পৃথিবীর বিশাল পরিমণ্ডলের মহাসাগর নদী খাল বিল ও অন্যান্য জলাশয় থেকে সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয় এবং বায়ুমণ্ডলে চলে যায় বাষ্পীভবন প্রক্রিয়ায় সমুদ্রের পানি উত্তপ্ত ও হালকা হয়ে বাষ্প আকারে উপরে উঠে যায় এবং বায়ুমণ্ডলে এভাবেই মিশে যায় এছাড়াও ভূপৃষ্ঠে বিভিন্ন এলাকার বিভিন্ন প্রকার গাছপালা থেকে প্রসেদন প্রক্রিয়ার মাধ্যমেও জলীয় অংশ বায়ুমণ্ডলে চলে যায় এই জলীয় বাষ্পতে সম্পূর্ণ বায়ু যখন শীতল হয়ে যায় তখন তা তুষার মেঘ শিশির কুয়াশা বরফ ইত্যাদিতে পরিণত হয় এই মেঘ তুষার শিশির ইত্যাদি পরবর্তীতে বৃষ্টিপাত বা অন্যান্য বিভিন্ন ধরনের মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে তবে ভূপৃষ্ঠে যে পানি পতিত হয় তা পুনরায় বাষ্পীভবন প্রক্রিয়ার দ্বারা আবারও বায়ুমণ্ডলে মিশে যায় এছাড়াও এই পানির কিছু অংশ নদীবাহিত হয়ে সুবিশাল সমুদ্র গর্ভে পতিত হয় বাকি অংশ উদ্ভিদ অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করে পানির অবশিষ্ট অংশ ভূপৃষ্ঠের শিলাস্তরের মধ্যে শোষিত হয়ে প্রবেশ করে এই সম্পূর্ণ চলমান পদ্ধতিকে বলে পানিচক্র বা ওয়াটার সাইকেল পানির আরেকটি নাম যেহেতু জল সেহেতু পানিচক্রকে বাংলায় জলচক্র বলে অভিহিত করা হয় সহজ কথায় পানিচক্র বা জলচক্র হলো প্রাকৃতিক প্রভাবে ক্রমাগত রূপান্তরের মাধ্যমে পানি বা জলের চক্রাকারে তথা ক্রমাগত সঞ্চরণশীলতা এই চক্রকে হাইড্রোলজিক্যাল চক্র বা এইচ চক্র বলা হয় এই পানি চক্রের জন্যেই এই পৃথিবীতে পানির সামঞ্জস্য ব্যাহত হয় না সম্পূর্ণ জলচক্র চারটি পর্যায়ে বাহিত হয় যা নিম্নরূপ নাম্বার এক বাষ্পীভবন নাম্বার দুই ঘনীভবন নাম্বার তিন বৃষ্টিপাত এবং নাম্বার চার সঞ্চয় বা সংগ্রহ চলুন তাহলে জেনে নিই প্রথম প্রক্রিয়াটি নাম্বার এক বাষ্পীভবন অর্থাৎ ইভাপুরেশন এটি জলচক্রের প্রাথমিক স্তর বা প্রাথমিক পর্যায় যে প্রক্রিয়ার মাধ্যমে জল তার তরল অবস্থা থেকে বাষ্পে পরিবর্তিত হয় একটি বায়ু অবস্থায় তাকে বাষ্পীভবন বলে জলচক্রের সময় জলাশয়ের জল উত্তপ্ত হয় এবং বাষ্প আকারে বাষ্পীভূত হয় বাতাসের সাথে মিশে যায় এবং অদৃশ্য হয়ে যায় তাহলে দর্শকবৃন্দ আপনারা বুঝতে পারছেন যে বাষ্পীভবন বা ইভাপুরেশন এমন একটি প্রক্রিয়া যার দ্বারা নদী হ্রদ জলাশয় বা সমুদ্রের পানি সূর্যের তাপে বাষ্পে পরিণত হয় এবং তা বায়ুমণ্ডলে মিশে যায় এই জলীয় বাষ্প হালকা বলে তা উপরে উঠে বায়ুমণ্ডলে অদৃশ্য হয়ে যেতে সক্ষম হয় এক্ষেত্রে বায়ুর উষ্ণতার পরিমাণের উপর নির্ভর করে যে কতটুকু জলীয় বাষ্প ধারণ করা সম্ভব হবে জলীয় বাষ্প প্রধানত সমুদ্র থেকে বাষ্পীভূত হলেও নদ নদী ও উদ্ভিদ জগতও জলীয় বাষ্পের অন্যতম উৎস চলুন এবার আলোচনা করি ঘনীভবন অর্থাৎ কন্ডেনসেশন সম্পর্কে যখন বাষ্পীভূত জলীয় বাষ্প তার তাপশক্তি হারায় তখন ঘনীভবনের প্রক্রিয়ার মাধ্যমে তরলে পরিণত হয় মেঘের গঠন ঘনীভবনের উদাহরণ আমরা জানি বায়ু যত বেশি উষ্ণ হবে তত বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে কোনো নির্দিষ্ট উষ্ণতার যতটুকু পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে থাকলে বায়ু এর চেয়ে বেশি জলীয় বাষ্প আর ধারণ করতে পারে না সেই অবস্থায় ওই বায়ুকে বলা হয় সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু এই সম্পৃক্ত বায়ু যখন শীতল হতে থাকে তখন তা আর অধিক পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে না এই পরিস্থিতিতে জলীয় বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হয় এবং এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্পরূপে ঘনীভূত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক অর্থাৎ ডিউ পয়েন্ট জলীয় বাষ্প তখনই কঠিন আকার ধারণ করে যখন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বা হিমাঙ্কের নিচে নেমে যায় এই ঘনীভূত জলীয় বাষ্প তখন কঠিন আকার ধারণ করে তুষার ও বরফরূপে ভূপৃষ্ঠে পতিত হয় তবে হিমাঙ্ক শিশিরাঙ্কের উপরে থাকলে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টি কুয়াশা ও শিশিরে পরিণত হয় তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ ঘনীভবন অর্থাৎ কন্ডেনসেশন সম্পর্কে জানলেন যেখানে কিভাবে বাষ্পীভূত জলীয় বাষ্প তার তাপশক্তি হারিয়ে ঘনীভবনের প্রক্রিয়ার মাধ্যমে তরলে পরিণত হয় এবং মেঘের গঠন ঘনীভবনের উদাহরণ তা জানলেন চলুন এবার পরের বিষয়টি জেনে নিই আর তা হলো নাম্বার তিন বায়ু প্রিসেপিটেশন পানিচক্রের এই পর্যায়ে এসে পারিপাত ঘটে জলীয় বাষ্প উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে যখন ঘনীভূত হয় তখন ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয় ঘনীভূত হওয়ার পরে বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প যথেষ্ট বড় জলের ফোঁটা তৈরি করে এবং মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীতে ফিরে আসে এই প্রক্রিয়াকেই বলা হয় বাড়িপাত বা প্রিসিপিটেশন জলীয় বাষ্প ছাড়া বাড়িপাত সম্ভব নয় বাড়িপাত নানা শ্রেণীতে বিভক্ত যেমন বৃষ্টিপাত কুয়াশা তুষারপাতও বাড়িপাতের উদাহরণ এছাড়া শিলাবৃষ্টি ইত্যাদি সবই বৃষ্টিপাতের উদাহরণ চলুন এবার পরের প্রক্রিয়াটি জেনে নিই যা পানিচক্রের চতুর্থতম প্রক্রিয়া নাম্বার চার সঞ্চয় বা সংগ্রহ অর্থাৎ কালেকশন এটি জলচক্রের চূড়ান্ত পর্যায় বাষ্পীভূত জলীয় বাষ্প যখন বৃষ্টিপাত হিসেবে পৃথিবীতে ফিরে আসে তখন জমা হয় এই জল আবার সমুদ্র নদী পুকুর হ্রদসহ বিভিন্ন জলাশয়ে ফিরে যেতে পারে এবং এমনকি জমিতেও শেষ হতে পারে যা পরিণতিতে ভূগর্ভস্থ জলের অংশে পরিণত হয় সামগ্রিকভাবে জলচক্র প্রক্রিয়া বর্ণনা করে কিভাবে বায়ুমণ্ডলের জল ভারসাম্যপূর্ণ এটি সমস্ত জীবন্ত প্রাণীর জন্য জলের প্রাপ্যতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি আমাদের পরিবেশের উপরও একটি দুর্দান্ত প্রভাব ফেলে তাহলে প্রিয় দর্শকবৃন্দ আমরা যদি এই আলোচনার সারাংশ টানি তাহলে আমরা কি বুঝব বুঝব যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ হতে পানি বাষ্পীভবনের দ্বারা বায়ুমণ্ডলে মিশে যায় এবং সেই সাথে ঘনীভবন আর্দ্রতা ও পারিপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে পতিত হয় সেই চলমান প্রভাবকে বলা হয় পানিচক্র জলীয় বাষ্প হচ্ছে পানিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান পানিচক্র মূলত বাষ্পীভবন ঘনীভবন আর্দ্রতা ও বাড়িপাত এই সকল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় পানিচক্র এতটাই গুরুত্বপূর্ণ যে তা না হলে বৃষ্টি তুষার শিশির কণা কুয়াশা পাওয়া যেত না এবং পৃথিবীতে পানির অস্তিত্বই বিলীন হয়ে যেত পানিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই জলীয় বাষ্প এবং বাষ্পীভবন অর্থাৎ ইভাপুরেশন প্রক্রিয়া ছাড়া বৃষ্টিপাত একদমই অসম্ভব অথচ পবিত্র কোরআনে সেই পানি বা অস্প হওয়ার বাষ্পীভবন প্রক্রিয়াটি অনুপস্থিত সেখানে অর্থাৎ কোরআনে পানি চক্রের বৈজ্ঞানিক বর্ণনার অপপ্রচার নিতান্তই হাস্যকর ও অজ্ঞতা বই কিছু না আর এভাবেই তথাকথিত ইসলাম ধর্ম প্রচারকেরা গুজামিল মাস্টারেরা তথা মডার্ন মুসলিমরা সাধারণ মানুষকে প্রতারিত করে প্রেম ওয়াশ করে কিন্তু সেদিন এখন শেষ কারণ সত্য সমাগত তাই মিথ্যা দ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ পরাস্ত হয়েছে তারপরও পানিচক্র সম্পর্কে কুখ্যাত অপবিজ্ঞানী হারুন ইয়াহিয়া লিখেছেন বৃষ্টি কীভাবে হয় সেটা দীর্ঘ সময় ধরে মানুষের কাছে বড় একটি রহস্য হয়েছিল এয়ার রাডার আবিষ্কৃত হওয়ার পরই এটা জানা গেছে যে কোন পর্যায় সময়ের মধ্য দিয়ে বৃষ্টি গঠিত হয় বৃষ্টির তিনটি পর্যায়ের মধ্য দিয়ে গঠিত হয় প্রথমে বৃষ্টির কাঁচামাল বাতাসে উদিত হয় তারপর মেঘ গঠিত হয় এবং শেষে বৃষ্টির ফোঁটার আবির্ভাব ঘটে শত শত বছর পূর্বেই এই পর্যায়সমূহ কোরআনে বর্ণিত হয়েছে যেখানে বৃষ্টির গঠন সম্পর্কে যথাযথ তথ্য দেওয়া হয়েছে তিনি একটি আয়াত তুলে ধরেছেন সেটি হচ্ছে ত্রিশ নং সুরা রুম এর আটচল্লিশ নম্বর আয়াত বলা হচ্ছে অতঃপর আল্লাহ বায়ু প্রেরণ করেন যা মেঘ বহন করে তিনি তার ইচ্ছামতো আকাশমণ্ডলে মেঘমালা ছড়িয়ে দেন অতপর তিন তুমি তার মেঘের মাঝেই বৃষ্টি দেখতে পাও আর তিনি যখন সিও বান্দাদের মধ্যে তার ইচ্ছানুযায়ী মেঘমালাকে পৌঁছান তখন তারা আনন্দিত হয় প্রিয় দর্শকবৃন্দ আপনারা উক্ত আয়াতটি লক্ষ্য করলে দেখবেন যে আয়াতটিতে কেবল আল্লাহর শক্তির প্রশংসা করা হয়েছে আর আয়াতটিতে মূলত দুটি বিষয় সুস্পষ্ট আর তা হলো নাম্বার এক আল্লাহ বাতাসের মাধ্যমে মেঘ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করেন নাম্বার দুই মেঘ থেকে বৃষ্টি হয় তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৈজ্ঞানিক মিরাকলের কিছুই নেই কারণ সপ্তম শতাব্দীর একজন মানুষের জন্য মেঘের এক স্থান থেকে অন্য স্থানে গমন মেঘ খণ্ডে খণ্ডে ভাগ হওয়া বা ছড়িয়ে যাওয়া ও মেঘ থেকে বৃষ্টি হওয়ার অনুধাবন করা কোনোভাবেই কঠিন কাজ ছিল না সপ্তম শতাব্দী বাদ দিলাম পাঁচ হাজার বছর আগের মহাভারতের অন্তর্গত ভগবদ্গীতাতেও গীতাতেও ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ নং শ্লোকে এই মেঘের খণ্ড খণ্ড হওয়ার কথা উল্লেখ আছে যা আপনারা দেখে নিতে পারেন ভগবদ্গীতার গীতার ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ নং শ্লোকে বলা হয়েছে কশ্চিন্ন উভয় বিভ্রষ্ট চিন্নাভ্রম ইব নাস্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণপথি অর্থাৎ হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শকবৃন্দ তাহলে মেঘ যে ছিন্ন ছিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হতে পারে এ ধারণা পাঁচ হাজার বছর আগের মহাভারতের অন্তর্গত ভগবদ্গীতাতেও উপস্থিত ছিল এটি আপনারা দেখলেন কাজেই কুরআনের উক্ত আয়াতটি চোদ্দশো বছর আগে মানব সভ্যতাকে পানিচক্র শেখানোর জন্য বিজ্ঞানেরও আগে প্রথম প্রকাশিত হয়েছিল এমন মনে করা বা দাবি করা নিতান্তই মূর্খতা ও হাস্যকর ব্যাপার Oh my goodness. যাই হোক কুখ্যাত অপবিজ্ঞানী হারুন ইয়াহিয়া পানিচক্র বিষয়ে বলতে গিয়ে প্রথম পর্যায় হিসেবে আল্লাহ বায়ু প্রেরণ করেন এই আয়াত অংশটুকুর ব্যাখ্যা দাঁড় করিয়ে আয়াতটির মাধ্যমে হারুন ইয়াহিয়া বাষ্পীভবন বোঝানোর চেষ্টা করেছেন যা আয়াতটির সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ কারণ আলোচ্য আয়াতটি কেবল বলছে আল্লাহ বায়ু প্রেরণ করেন যা মেঘ বহন করে তিনি তার ইচ্ছামতো আকাশমণ্ডলে মেঘমালা ছড়িয়ে দেন তাছাড়া উক্ত আয়াতটি যে বাষ্পীভবনের কথা বলছে তার কোনো প্রমাণ অপবিজ্ঞানী হারুন ইয়াহিয়া সহ কোনো মডার্ন মুসলিমই দিতে পারবেন না নাম্বার দুই দ্বিতীয় পর্যায় হিসেবে তিনি তার ইচ্ছা মতো আকাশমণ্ডলে মেঘমালা ছড়িয়ে দেন এই আয়াত অংশটুকুর ব্যাখ্যা দিয়ে আয়াতটির মাধ্যমে হারুন ইয়াহিয়া বাষ্পীভবন বোঝানোর চেষ্টা করেছেন অথচ আলোচ্য আয়াতটির উক্ত অংশে মেঘের স্থানান্তর প্রসারণ ও খণ্ড খণ্ড হওয়ার কথা বলছে বাতাস যে মেঘের উপর প্রভাব ফেলে তা বুঝবার জন্য সৃষ্টিকর্তা প্রেরিত কোনো বাণী বা দূতের নিষ্প্রয়োজন আর তিরিশ নং সুরা রুম এর আটচল্লিশ নং আটটিতে এমন কোনো অস্বাভাবিক তথ্য নেই যা তম শতাব্দীর বিজ্ঞানের জন্য বৈজ্ঞানিক মিরাকল হবে এছাড়া তৃতীয় পর্যায় হিসেবে অতপর তুমি তার মেঘের মাঝে বৃষ্টি দেখতে পাও এই আয়াত অংশটুকুর ব্যাখ্যা দিয়ে হারুন ইয়াহিয়া তথা গোজামিল মাস্টারেরা বা মডার্ন মুমিন মুসলিমরা মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আলোচ্য আয়াতির অংশে বলছে বৃষ্টি মেঘ থেকে আসে তো এখানে সপ্তম শতাব্দীর বিজ্ঞানের জন্য কি বৈজ্ঞানিক মিরাকলটা আছে এরকম মেঘ থেকে বৃষ্টির কথা বহু প্রাচীনকালেই ঋগ্বেদের প্রথম মণ্ডল তেত্রিশ নং সূক্তের দশ নং মন্ত্রে বলা হয়েছে মন্ত্রটি হচ্ছে মন্ত্রটির বাংলা অনুবাদ করে শোনাচ্ছি সেটি হচ্ছে যখন জল দিব্যলোক হইতে পৃথিবীর অন্তপ্রাপ্ত হইল না এবং ধনপ্রদ ভূমিকে উপকারী দ্রব্য দ্বারা পরিপূর্ণ করিল না তখন বর্ষণকারী ইন্দ্র হস্তে বজ্র ধারণ করিলেন এবং দ্যুতিমান বজ্র দ্বারা অন্ধকাররূপ মেঘ হইতে পতনশীল জল নিঃশেষিত রূপে দহন করিলেন তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পেলেন বহু প্রাচীনকালে চোদ্দোশো বছর তো দূরে থাক অতি প্রাচীনকালে ঋগ্বেদের ঋষি এই পানিচক্রের বিষয়টি বিশেষ করে মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় এটি তারা জানতেন শুধুমাত্র ত্রিশ নং সুরা রুমের আটচল্লিশ নং এই আয়াতটি বলে নয় সমগ্র কুরআনে এমন একটি আয়াত নেই যেখানে বাষ্পীভবন সহ পানিচক্রের সম্পূর্ণ প্রক্রিয়াটি বর্ণনা করা আছে একটি আয়াত নেই বিস পাবলিকেশন ঢাকা থেকে প্রকাশিত ডাক্তার জাকির নায়েকের বিজ্ঞানের দৃষ্টিতে বাইবেল ও কুরআন বইটির চল্লিশ নং পৃষ্ঠায় উল্লিখিত ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে ডাক্তার জাকির নায়েক বিজ্ঞানের দৃষ্টিতে বাইবেল ও কুরআন বিতর্কিতটিতে ডাক্তার জাকির নায়েক বলেছিলেন পবিত্র কুরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে এই সম্পর্কে তিনি পবিত্র কুরআন থেকে পনেরোটি রেফারেন্স দিয়েছেন সেগুলো হচ্ছে আমি সম্পূর্ণ আপনাদের সামনে একে একে তুলে ধরছি তবে সবগুলো পাঠ করা সম্ভব না যেহেতু আমার ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে তাই দু একটা পাঠ করে শোনাচ্ছি আর বাকিগুলো রেফারেন্স হিসেবে শুধু আয়াতের সংখ্যাগুলো বলছি নাম্বার এক চব্বিশ নং সুরা নু তেতাল্লিশ নম্বর আয়াত এখানে বলছে তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে তৎপর তাদেরকে একত্রিত করেন এবং পরে পুঞ্জীভূত করেন অতপর তুমি দেখতে পাও ওর মধ্য হতে নির্গত হয় পানি ধারা আকাশস্থিত শিলা স্তূপতে তিনি বর্ষণ করেন শিলা এবং এটার দ্বারা তিনি যাকে ইচ্ছা প্রদান করেন এবং যাকে ইচ্ছা তার উপর হতে এটা অন্যদিকে ফিরিয়ে দেন মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় তাহলে প্রিয় দর্শকবৃন্দ উক্ত আয়াতে যে পানি বাষ্পীভূত হওয়ার প্রাথমিক স্তর যা পানিচক্রের বর্ণনাকে প্রকাশ করে সেই প্রাথমিক স্তর বাষ্পীভবন প্রক্রিয়াটি অনুপস্থিত তবে এখানে পানিচক্রের পুরো বর্ণনা আপনারা দেখতে পাবেন না চলুন এবার দ্বিতীয় আয়াতটি দেখি নাম্বার দুই তিরিশ নং সুরা রুমের আটচল্লিশ নং আয়াতটি যদি আমরা খেয়াল করি তাহলে এখানেও বলছে আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন ফলে এটা মেঘমালাকে সঞ্চালিত করে অতপর তিনি একে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন পরে একখণ্ড বিখণ্ড করে এবং তুমি দেখতে পাও ওটা হতে নির্গত হয় পানিধারা অতপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের নিকট ইচ্ছা এটা পৌঁছে দেন তখন তারা হয় আনন্দিত এখানেও পানিচক্রের যে বাষ্পীভবন প্রক্রিয়া এটি দেখা যায় না এখানে আকাশ থেকে পানি পড়ার বর্ণনা করা হচ্ছে আর মেঘমালাকে সঞ্চালিত করার কথা বলা হচ্ছে তো প্রিয় দর্শকবৃন্দ এভাবে পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতে ঠিক একইভাবে এই জাতীয় কথা বলা হয়েছে কিন্তু কোথাও পানিচক্রের পুরো প্রক্রিয়া বর্ণনা করা হয়নি আপনারা যদি পড়েন নাম্বার তিন উনচল্লিশ নং সুরা একুশ নং আয়াত একই কথা বলা হয়েছে যদি পড়েন নাম্বার চার তেইশ নং সুরা মুমিনুন আয়ের আঠারো নম্বর আয়াত একই কথা বলা হয়েছে নাম্বার পাঁচ তিরিশ নং সুরা রুম এর চব্বিশ নম্বর আয়াত আরও যদি পড়েন পাবেন নাম্বার ছয় পনেরো নং সুরা হিজরের বাইশ নম্বর আয়াত আরও দেখে নিতে পারেন নাম্বার সাত সাত নং সুরা আরাফ এর সাতান্ন নম্বর আয়াত আরও দেখে নিতে পারেন নাম্বার আট তেরো নং সুরা রাদ এর সতেরো নম্বর আয়াত এভাবে দেখে নিতে পারেন নাম্বার নয় পঁচিশ নং সুরা ফুরকান এর আটচল্লিশ নম্বর আয়াত আরও দেখে নিতে পারেন নাম্বার দশ পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের নয় নম্বর আয়াত দেখে নিতে পারেন নাম্বার এগারো চৌত্রিশ নম্বর সুরা ইয়াসিন এর চৌত্রিশ নম্বর আয়াত দেখে নিতে পারেন নাম্বার বারো পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসিয়া এর পাঁচ নম্বর আয়াত এভাবে দেখে নিতে পারেন নাম্বার তেরো পঞ্চাশ নম্বর সুরা কাহাফ এর নয় নম্বর আয়াত এভাবে দেখে নিতে পারেন নম্বর চোদ্দ ছাপ্পান্ন নম্বর সুরা ওয়াকিয়া এর আটষট্টি ও সত্তর নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে তোমরা যে পানি পান করো সে বিষয়ে তোমরা চিন্তা করছো কি নাম উনসত্তর তোমরাই কি ওটা মেঘ হতে বর্ষাও না আমি বর্ষাই নাম্বার সত্তর আমি ইচ্ছা করলে ওটাকে লবণাক্ত বানাতে পারি তবুও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না কেন এভাবে দেখে নিতে পারেন নাম্বার পনেরো সাতষট্টি নং সুরা মুলুক এর তিরিশ নম্বর আয়াত এই সমস্ত আয়াত পর্যালোচনা করলে দেখা যায় যে এইখানে একটি আয়াতও দেখা যায় না যেখানে পানিচক্রের পুরো প্রক্রিয়া বর্ণনা করা রয়েছে প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ কুরআন থেকে পনেরোটি আয়াত দেখলেন অথচ একটি আয়াতেও বাষ্পীভবন সহ পানিচক্রের পূর্ণাঙ্গ বর্ণনা নেই জলচক্রের প্রাথমিক পর্যায়ে বাষ্পীভবনের মতো বিষয়টি অনুপস্থিত তারপরও ইসলামিস্ট গুজামিল মাস্টাররা তথা মডার্ন মুমিন মুসলিমদের দাবি কোরআনে চোদ্দশো বছর আগেই প্রথম পানিচক্রের বর্ণনা দেওয়া হয়েছে যা বড়ই হাস্যকর ব্যাপার পৃথিবীর মানুষ কি তাহলে চোদ্দশো বছর আগে এই স্বাভাবিক ব্যাপার সম্পর্কে এতটাই অজ্ঞ ছিলেন যদি তাই হয় তবে চার বেদ পঞ্চম বেদ পুরাণ ভগবদ্গীতা সহ বিভিন্ন শাস্ত্রে কুরআন এরও হাজার হাজার বছর পূর্বে কিভাবে এই পানিচক্রের পূর্ণাঙ্গ বর্ণনা এলো যেখানে পানিচক্রের প্রথম পর্যায়ে বাষ্পীভবন অনেক সুন্দর ও চমৎকার করে বৈদিক সাহিত্যে বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ কোরআন থেকে গুজামিল মাস্টারদের বাষ্পীভবন ছাড়া পানিচক্রের গুজামিল সম্পর্কে জানলেন ভারতবর্ষের আর্য ঋষিগণ চোদ্দশো বছর আগে আসা কুরআনেরও বহু পূর্বেই এই পানিচক্রের ধারণা সম্পর্কে সম্যক জানতেন তাই পুরাণে সর্বপ্রথম পানিচক্রের কথা বলা হয়েছে এমন কথা পুরোপুরি ভুল মডার্ন মুসলিমদের বা মুসলিম গোজামিল মাস্টারদের করা প্রতারণা ও মিথ্যা অপপ্রচারগুলো এভাবেই প্রকাশিত হয়ে সত্য উন্মোচিত হবেই হবে তাহলে প্রিয় দর্শকবৃন্দ পরিশেষে এই কথা বলে বেদায় নেব যেটা উল্লেখ আছে মুন্ডক উপনিষদ তৃতীয় মুন্ডক প্রথম খণ্ড ছয় নং মন্ত্রে বলা হয়েছে সত্যমেব জয়তে অর্থাৎ অবশেষে জয় সত্যের হয় মিথ্যা নয় আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পরমেশ্বর কুশলে রাখুক সবাইকে সকল মানুষের উপর শান্তি বর্ষণ কামনা করে বিদায় নিচ্ছি ওম শান্তি শান্তি শান্তি ধন্যবাদ সবাইকে